আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল দেশের আলোচিত মডেল ও দন্ত চিকিৎসক নাইলা নাইম মাঝে দু একটা মিউজিক ভিডিওতে দেখা গেলেও আগের মতো আর আলোচনার কেন্দ্রে নেই তিনি তবে সোশ্যাল মিডিয়ার বেশ সরব নাইলা নাইম ব্যক্তি জীবনের নানান বিষয় পোস্ট করে অনুরাগীদের দেখার ও জানার সুযোগ করে দেন তিনি সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নাইলা নাইম লিখেছেন দিনে একটা ডাব খাওয়া আমার মোটামুটি পুরনো অভ্যাস মাঝখানে বেশ কিছুদিন খাওয়া হয়নি কিনতে গেলাম কাউরান বাজারে ঢোকার মুখে যেখানে ঝাঁকা নিয়ে ডাবওয়ালারা বসে থাকে একটা ডাব চাইলো নব্বই টাকা ছোট একটা ডাব যেটা মনে হয় সবশেষ কিনে খেয়েছিলাম পঞ্চাশ টাকায় কিনলাম না একটা ফার্মেসিতে ঢুকলাম ছয় টাকা দিয়ে একটা টেস্টি স্যালাইন কিনলাম দুইশো পঞ্চাশ মিলি একটা মাম পানির মধ্যে গুলিয়ে